তোর মার কি হয়েছে কথা বলতে পারছে না আরে বাবা আমার জন্য হয়েছে বেটা নিশ্চয়ই ভুল কাজ করেছিস আরে বাবা মা আমাকে লিপস্টিক চাইছিল আমি ফেভিকুইক দিয়ে দিয়েছি বাহ বাটা বাহ রোজ এই কাজটা করবি আহ এই কাজটা খুব ভালো লাগছে তোর এবার ঘরটা শান্তিতে থাকবে আরে ওসব বাদ দাও পাপা এক্ষুনি মেয়ের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে জলদি রেডি হয়ে যাও বা কে বলেছে তোকে দেখতে আসবে আরে বাবা আমি একটা মেয়েকে টোন কাটছিলাম তার বাবা মা দেখার পর তারা নাকি এসে আমাকে বাড়িতে দেখে নেবে বলছে হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আমি একটা মেয়েছি বলছি তুমি আমার সাথে ভালোবাসা করবে আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করবো করবো তোমার কি বিয়ে হয়ে গেছে আরে না না না না আমার বিয়ে হয়নি এখনো তুমি কোথা থেকে বলছো জানো আমি তোর ঘর থেকে কথা বলছি আমি তোর বিবিবে শুয়ার কুত্তা সরি পূজা ডার্লিং আমি তো মজা করছি কি করে তোকে বল হ্যালো হ্যাঁ হ্যালো আমি একজন মেয়ে বলছি আমার সাথে ভালোবাসা করবে হুম আবার বউ হতে পারে আমার আরে চুপচাপ আছো কেন তোমার কি বিয়ে হয়ে গেছে এ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আবে কুত্তে আমি তোর গার্লফ্রেন্ড বলছি বে সরি জান আমি জানি আমার বউ আবে বলছি পুষ্পা পুষ্পা যদি তুই আমার না হোস তা আমি কারুর হতে দেবো না তোকে আমি যদি তোমার হয়ে যাই তাহলে তুমি সবার হতে দিবে আমাকে বেটা কাঁদছিস কেন টিচার আমাকে মেরেছো বেটা নিশ্চয়ই কিছু দুষ্টুমি করছো তুই না পাপা আমি তো শুধু শুয়েছিলাম